আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মাস্ক হবে সুরতু জিল জাল এখানে কিন্তু অনেকজন আছেন ইদা জুল জিলা সুরত জিল জাল না ঝিলঝাল কহিলে আপনার ইয়া সিন হয়ে যাবে সিনের উচ্চারণটা হয়ে যাবে সদের উচ্চারণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে সদ সিনের মাঝখানে জা জা সুরতু জিল জাল জিল জাল জিল জাল হালকা ঝাল উচ্চারণ হবে যা যেন না হয় তাহলে সিনের উচ্চারণ হবে বুঝতে পেরেছেন খুব সাবধান খুব খেয়াল করে পড়তে হবে জি বিসমিল্লাহির রহমানির রহিম إذا زلزلت الأرض زلزالها লাস্টে হা আছে স্পষ্ট করে বোঝাইতে হবে যে আপনি এখানে হা পড়তেছেন এটা জুলজিলা তিলা জিলজালা হা যেন না হয় লা হা স্পষ্ট হবে খুব সাবধান খেয়াল করতে হবে কোরআনের কোনো অক্ষর যেন অস্পষ্ট না হয় إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وأخ মুখটা একটু ফাঁকা করবেন ও আখ যেন না হয় আখ যেন না হয় তাহলে কিন্তু আখ হয়ে যাবে ও আখ হবে না ও আখ আখ খুব খেয়াল করতে হবে একটু ফাঁকা রাখতে হবে মুখটা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها ইয়ৌমাইদিন তো হা হা হার জন্য বাতাস বের হয় আগে তারপরে যেন হরফ বের হয় খুব খেয়াল করতে হবে এই কারণে বাতাস বের হওয়ার জন্য স্পষ্ট বোঝা যায় আপনি বাতাস বের করছেন يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدرون الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره খুব খেয়াল করবেন যে ওস্তাদ পড়ে মাস্কটা করার সময় আপনারা যে পড়তেছে তার দিকে খুব খেয়াল করবেন যে সে কী কীভাবে মুখ নড়াচ্ছে কীভাবে কাইফিয়তগুলো উচ্চারণ করছে কোথায় ঠোঁট লাগাচ্ছে কোথায় জিব্বা বের করছে একটু খেয়াল করবেন ইনশাল্লাহ আপনাদের পড়া অনেক সুন্দর হয়ে যাবে আল্লাহ পাক আপনাদেরকে কোরআনের পড়া সুন্দর করে পড়া তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত